হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকের ভিডিওতে আমরা কামিং চ্যাট নিয়ে কিছু কথা বলবো কামিং চ্যাট নিয়ে অনেক দিন হলো কোনো আপডেট দেওয়া হয়নি কারণ আমি জানি আমার চ্যানেলের যে দর্শক বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ইউজার যারা মোবাইল দিয়ে কামিং চ্যাটে কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের রিওয়ার্ড পেয়েছেন কামিং চ্যাটের কিছু আপডেট আছে যেটা হচ্ছে কম্পিউটার ভার্সন কম্পিউটার ভার্সনের জন্য আপাতত এখন পর্যন্ত এই জন্যে আমি এতদিন কোনো ভিডিও বানাইনি তবে আজকে একটা আপডেট আমি পেয়েছি যেটা মনে হলো আপনাদের জানানো উচিত আপনারা যদি এই আপডেটটা পান তাহলে হয়তো এখান থেকে কিছু প্রফিট আপনারা পেলেও পেতে পারেন আজকে যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কামিং চ্যাটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে রয়েছি এটা হচ্ছে একটা রিওয়ার্ড এখান থেকে তারা দিচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কামিং চ্যাট বিভিন্ন সময় বিভিন্ন রিওয়ার্ডের মাধ্যমে তাদের যে আর্নিংস যেটা হচ্ছে তারা তার একটা অংশ তাদের ইউজারদের মধ্যে ভাগ করে দেবে বিভিন্ন ধরনের রিওয়ার্ড আসছে তবে আজকের এই রিওয়ার্ডটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক সহজ সবাই চাইলেই করতে পারে এই জন্যে আমি এটা মেইনলি শেয়ার করছি এর আগে একটা কথা বলে নিই কামিং চ্যাটের নতুন একটা আপডেট এসেছে আপনারা যদি দেখে না থাকেন আপনারা অ্যাপসটা ওপেন করুন তাহলে আপডেটটা আপনি পেয়ে যাবেন এই আপডেটে বেশ কিছু ওয়ালেটের মধ্যে বেশ কিছু নতুন টোকেন বা কয়েন অ্যাড করা হয়েছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম তারা তাদের একটা স্টাবেল কয়েন নিয়ে আসবে সেটাও তারা নিয়ে এসেছে আপনারা আপডেট করলে আপনার ওয়ালেটের মধ্যে গেলে দেখবেন অনেকগুলো টোকেন বা কয়েন ইতিমধ্যে অ্যাড করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি না সেটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি আশা করছি সেটা আপনারা সবাই দেখে নিতে পারবেন আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের যে টুইটটা ওপেন করে রেখেছি এটা হচ্ছে কেএসএক্স টুইটার রিওয়ার্ড এই কাজটা খুবই ইজি এটা যে কেউ করতে পারবেন এটা হচ্ছে রিটুইট প্লাস ফলো আর এখানে মেনশন করতে হবে কামিং চ্যাট এই যে যে পোস্টটা আছে এই পোস্টটাকেই আপনাকে আপনার টুইটার হ্যান্ডেলে রিটুইট করতে হবে যদি আপনার টুইটার না থাকে এখনই প্লে স্টোর থেকে টুইটার ডাউনলোড করে ফেলুন টুইটার অ্যাপস ডাউনলোড করার পরে টুইটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং এই পোস্টার লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে একটু উপরের দিকে দেখবেন স্ক্রল করে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ দুই জায়গাতেই আপনি পাবেন এই পোস্টটা আমি দুটোরই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমার টুইটার হ্যান্ডেল এবং আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকবে সেখান থেকে আপনারা এগুলোতেও জয়েন হয়ে থাকতে পারেন এই ধরনের আপডেট সবসময় আগে সেই সব জায়গায় শেয়ার করা হয় তারপরে ভিডিও তৈরি করা হয় তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে গেলে স্ক্রল করে একটু উপরের দিকে যাবেন সেখানে দেখবেন যে এই টুইটার লিঙ্কটা দেওয়া আছে আপনি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে এই টুইটার টুইটটাতে নিয়ে আসবে এখানে আপনি কি করবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা রিটুইট অপশন আছে এই যে রিটুইট অপশন এটাতে জাস্ট ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এইরকম একটা অপশন দিবে এখানে দেবে লেখা থাকবে রিটুইট আর তারপরে থাকবে কোট টুইট এখানে কোটুইটে ক্লিক করবেন সেকেন্ড অপশন সেকেন্ড অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে এটাকে মেনশন করবেন কামিং চ্যাটকে মেনশন করবেন আপনি যখন অ্যাট দ্য রেট এখানে দেবেন দেওয়ার পরে কামিং চ্যাট লিখলে আপনি দেখবেন এখানে কামিং চ্যাট আপনার শো করছে আপনি কামিং চ্যাট যদি শো না করে আপনি পুরো নামটা লিখে ফেলবেন আমার এখানে কামিং চ্যাট শো করছে আপনার আপনি পুরো নামটা লিখলে শো করবে আমি এখানে জাস্ট এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করলে মেনশন হয়ে গেল তারপরে আমাকে রিট শুধুমাত্র রিটুইট বাটনে ক্লিক করতে হবে আর কোনো কাজ নেই রিটুইট বাটনে ক্লিক করলেই রিটুইট হয়ে যাবে তবে এখান থেকে যখন আপনি রিটুইট করবেন তখন আপনি এই রিটুইট লিঙ্কটাকে কপি করবেন আপনার প্রোফাইলে গিয়ে রিটুইটটাকে কপি কপি করবেন কপি করার পরে শুধু এখানে রিটুইট করলেই কাজ শেষ হয়ে গেল না কামিং চ্যাটকে জানাতে হবে যে আপনি এই রিটুইটটা করেছেন আমি এখন রিটুইট করলাম না কারণ আমি কাজটা ইতিমধ্যে করে ফেলেছি আপনার কামিং চ্যাটকে জানাতে হবে যে আপনি রিটুইটটা করেছেন এই লিঙ্কটাকে কপি করার পরে আপনাকে আবার চলে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে গেলে আমি একটু আমার টেলিগ্রাম চ্যানেলটা ঘুরে আসি সেখান থেকে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়েই যাবেন সেখান থেকে যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটা অ্যাকাউন্ট ওপেন হবে উপরে আমার চ্যানেলের নাম লেখা থাকবে আর্নিংস মাস্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লেখা আছে এই চ্যানেলটাতে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনারা দেখতে পারবেন কামিং চ্যাটের এই পোস্টটা এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি পাঁচ হাজার কেএসএক্স যেটা রিটুইট বোনাস এটা আমি দিয়ে দিয়েছি এখানে আপনারা প্রথমে আমি বলেছিলাম যে এখানে রিটুইট লিঙ্কটা এটা এটাতে ক্লিক করে আপনারা রিটুইট করবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিলাম এবং রিটুইট করার পরে এই ফর্ম লিঙ্কটাতে ক্লিক করবেন এই ফর্ম লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাকে একটা গুগল ফর্মে নিয়ে যাবে ওই গুগল ফর্মে যাওয়ার পরে আপনার সেখানে কিছু তথ্য দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেখানে তথ্য দিবেন তবে তার আগে আমি একটু বলে নিতে চাই যে এই রিওয়ার্ডটাতে আমরা আসলে কি পাবো এখানে কামিং চ্যাট বলে দিয়েছে যে কামিং চ্যাটের যে এই যে কেস এক্স রিওয়ার্ড এই কেস এক্স রিওয়ার্ড পাবে হচ্ছে প্রথমত যদি এটা এইটটি কে কামিং চ্যাটের যে টুইটার হ্যান্ডেলটা আছে এটা এইটটি কেতে পৌঁছায় তাহলে যারা রিটুইট করেছে তারা পাঁচ হাজার কেএস এক্স সবাই মিলে পাবে পাঁচ হাজার এখানে যদি আমি ইংরেজিটা একটু পড়ার চেষ্টা করি এখানে লিখেছে five thousand KSX X airdrop to users who are tears তো রিটুইটের সংক্ষিপ্ত রূপ if we reach eighty K যদি আমরা এই আশি হাজারে পৌঁছাই তাহলে পাঁচ হাজার কেস এক্স ভাগ করে দেওয়া হবে যারা রিটুইট করেছে এরপরে সেকেন্ডে বলেছে টেন থাউজেন্ড কেস এক্স অ্যাডপ্ট to user who retweet if we reach hundred K যদি একশো হাজারে পৌঁছায় তাদের ফলোয়ার তাহলে দশ হাজার কেস এক্স সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং থার্ড অপশনে বলেছে fifty thousand KSX airdrop to all followers if we reach to hundred K যদি কামিচেটের টুইটার হ্যান্ডেল দুই হাজার কেতে পৌঁছায় তাহলে কামিচেটের যত ইউজার রয়েছে সবার মধ্যে পঞ্চাশ হাজার কেসেক্স ভাগ করে দেওয়া হবে এটা আপনি জয়েন করেই রাখতে পারেন জয়েন করে রাখলে তো কোনো ক্ষতি নেই হতে পারে যে এখানে already seventy five K coming seventy five plus K coming follower রয়েছে এই কেতে যেতে খুব সময় লাগবে না তাহলে আপনি যদি রিটুইট করেন আপনি এখান থেকে একটা অংশীদার অবশ্যই হবেন আর তারপরে হতে পারে যে তাদের final target twenty sorry two hundred কেতেও পৌঁছে যেতে পারে তো এখানে এই রিটুইটটা কমপ্লিট করার পরে আপনাকে চলে যেতে হবে গুগল ফর্মে গুগল ফর্মে যখন আপনি গুগল ফর্মের লিঙ্কটাতে ক্লিক করবেন যে লিঙ্কটা আমি একটু আগে দেখিয়ে দিলাম এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সামনে একটা আপনার ব্রাউজারটাকে সিলেক্ট করার পরে একটা পেজ ওপেন হবে ঠিক এই রকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এখানে যে কথাটা আমরা টুইটারে পড়েছি সেই কথাটা লেখা লেখা থাকবে এবং মনে রাখতে হবে এখানে নিচে একটা অপশন দিবে স্টার যে যেসব ঘরগুলোতে আপনাকে যে তথ্যগুলো পূরণ করতে হবে তার মধ্যে যেটাতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেটা বাধ্যতামূলক পূরণ করতে হবে তো দেখি আমরা নিচের দিকে কি কি আছে কি কি আমাদেরকে পূরণ করতে বলেছে কি কি তথ্য আমাদেরকে দিতে বলা হয়েছে প্রথমত আপনাকে দিতে হবে আপনার যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলের লিঙ্ক অর্থাৎ আপনার Twitter ID W dot Twitter dot com slash আপনার যে ইউজার নেম রয়েছে টুইটারে সেই ইউজার নেমটা দ্বিতীয়ত দিতে হবে আপনি যে রিটুইট করেছেন আমি বলেছিলাম একটু আগে রিটুইট লিঙ্কটাকে কপি করে রাখবেন সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে তৃতীয়ত দিতে হবে টেলিগ্রাম ইউজার নেম আপনার টেলিগ্রামে যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে এবং চতুর্থত হচ্ছে আপনার ইথারিয়াম অ্যাড্রেস ইথারিয়াম যে অ্যাড্রেসটা রয়েছে আপনার সেটা দিতে হবে এবং লাস্ট হচ্ছে আপনাকে দিতে হবে কেস এক্স অ্যাড্রেস আপনার কেস এক্স অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে কামিং চ্যাটের ওয়ালেটের মধ্যে যাবেন এখানে তারা দেখিয়ে দিয়েছে ওয়ালেটে গিয়ে কেস এক্সে ক্লিক করার পরে আপনি কেস এক্সের যে অ্যাড্রেসটা পাবেন সেটা এখানে পেস্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন এই যে সাবমিট নিচে যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনাকে আর কিচ্ছু করতে হবে না নির্দিষ্ট সময় মতো আপনার ওয়ালেটে আপনার কেস এক্স পৌঁছে যাবে যদি তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পারে তো তো এই হচ্ছে মোটামুটি কামিং চ্যাটের আপডেট আর এছাড়াও বিভিন্ন ধরনের আপডেট খুব তাড়াতাড়ি আসবে বলে মনে হচ্ছে মোবাইল ইউজারদের জন্য অ্যাপস ইউজার ইউজারদের জন্য আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে চ্যানেলটাকে লাইক করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো এই ধরনের ভিডিও যখনই পাবলিশড হবে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন এবং আপনি হয়তো আপনার কাজটা যেটা করতে হবে আপনাকে সেটা সম্পন্ন করতে পারবেন কারণ আমি চেষ্টা করি সবসময় খুব ডিটেলসে সহজ ভাষায় বোঝানোর জন্য আশা করছি যে আমি আপনাদের সাপোর্ট করতে পারবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের কিছু প্রত্যাশা থাকলে কমেন্টে জানাবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে